আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমাদের ইসলামী সাধারণ জ্ঞানের তেরো নম্বর পর্বের দু নম্বর ভাগের প্রথম প্রশ্ন প্রশ্ন হাজিরা পাথর নিক্ষেপ করে কোথায় উত্তর জামারাতে প্রশ্ন আরাফায় অবস্থান করাকে কি বলে উত্তর উকুফে আরাফা বলে প্রশ্ন পাথর নিক্ষেপ করা হাজিদের জন্য কি ধরনের কাজ উত্তর ওয়াজিব কাজ প্রশ্ন ইহরাম থেকে হাজিরা মুক্তি লাভ করে কোন তারিখ উত্তর দশই জিলহাজ প্রশ্ন হজের সময় কোন পর্বতের মধ্যে কতবার দৌড়াতে হয় উত্তর সাফা ও মারোয়া পর্বতের মধ্যে সাতবার দৌড়াতে হয় প্রশ্ন হজের সময় কোথায় কুরবানি দিতে হয় উত্তর মিনাই প্রশ্ন কোথায় হাজিরা উন্মুক্ত আকাশের নিচে রক্ত যাপন করে রাত যাপন করে উত্তর মুজদালিফাই বন্ধুরা আজকে তাহলে এফ দিয়ে পরের ভিডিওটি পেতে গেলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না